ভাইয়া হ্যাঁ বলেন না ভাইয়া ওই যদি একটু কষ্ট করে দশ মিনিটের জন্য বিদ্যুৎটা নিতেন ভালো আর কি কেন আমরা ওই একটা গাছের নিচে আসি তো চুরি করে মানে বেড়া লাইট জ্বালাই দিছে লাইন বন্ধ করা যাবে না ভাই দশ মিনিটের লাইটকে বন্ধ করেন না ভাই চুরি করে ভাই এরিও ভাই এরিও শুনো না ভাই ভাই ঘুষ লাগলে ঘুষ দিও এরিও ভাই হ্যালো আসেননি আমি যদি সময় মতো বেহরতাম তোর মতো তিন চারটা ফলাবান থাকতো বেশি বাইরে গেছো হ্যাঁ রোজা মায়া দিন এই ন আয়া সিগারেট চাও কি বুঝবা আমার দেশের পোলাপন দেখবেন টাকার মধ্যে মোবাইল নাম্বার ফাইলে রাত্রে বারোটার পরে নাম্বারে ফোন দে এই ফোন কেন দে জানেন দেখে ওই সুইটি ধরে কিনা যদি কোনো পুরুষ ধরে বলবে যে মানিক নিরে ওই পুরুষে না মানিক না এটা কোন জায়গা ও না আমি আমার বন্ধুরে ফোন দিছিলাম হ্যাঁ আর যদি ওই তাইনে দৈরালা রাত্রে ফোন দেওয়ার পরে না এমনিতে টাকাতে নাম্বারটা পেয়েছিলাম তো তাই একটু দেখলাম কার নাম্বারটা কি তো চলেন একটা ডায়লগ হয়ে যাক আচ্ছা কেউ কি বলতে পারবেন আমি কত পার্সেন্ট শয়তান ওমাগো এটা কি কোনো ডায়লগ নেই না ডায়লগ কাতারও কি নাসি নাসি কয় কত পার্সেন্ট শয়তান তুই বত্রিশ নম্বর শয়তান ওমাগো একটা ভালো কথা কইছি ভালো কথার মিন দেওয়া আমি কত নম্বর শয়তান আরে কি আর কইম বিয়ের আগে একটা বাপ তাকে ফোলা ফাটে বিয়ার পরে আর তুই কোসকে লেগে নগরের রাজকন্যা রূপের আমনে এটা কি করতাছ এইটা তো আমার গোগান না এটা তো মাইয়া গোগান ট্রেন্ড চলতা সেটা করনি লাগবো ওরে সাস্তো এটা তো আমার গোগান না তো মাইয়া গোগান মাইয়া গোগান গান করাম আরে না এটা আমি করমি আমি আমি বুদ্ধিমান ছেলেদের জন্য একটা দাদা পারলে আমার দাদার উত্তরটা দিয়ে যাও যে দেয় সে বলে না আর যে নেয় সে জানে না আর যে জানে সে নেয় না বলতো জিনিসটা কি হতে পারে ছেলে হওয়াটা এত সহজ নয় কথা কম বললে বোয়া বলা হয় বেশি বললে বেয়াদব বলা হয় মেয়েদের সাথে কথা না বললে ইগোস্টিক বলা হয় মেয়েদের সাথে হাসি মুখে কথা বললে ছেলেটির নিয়ত ভালো না সহজেই বলে দেওয়া হয় ছেলে হওয়াটা এত সহজ নয় ঘরে বসে থাকলে ঘরের লোকজন বলে টাইম পাস করছে বাহিরে গেলে বাড়ির ওই লোকজনই বলে ছেলেটা বকাটে হয়ে গেছে ছেলে হওয়াটা এত সহজ নয় যদি ইনকাম না করে তাহলে বলা হয় আর কতদিন অন্যের ঘরে বসে খাবে আর যদি ইনকাম করে নিজের টাকায় নিজের শখ পূরণ করে তাহলে বলা হয় টাকার অহংকার দেখাচ্ছে ছেলে হওয়াটা এত সহজ